সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান গত কয়েকটি এপিসোডে আপনাদেরকে ধান চাষের আধুনিক চাষাবাদ পদ্ধতি বিস্তলার পরিচর্যা ম্যাজিক স্প্রে নিয়ে দেখিয়েছি আজকে ধান চাষের নতুন আরেকটি প্রযুক্তি ধানের দ্বিরোপণ পদ্ধতি ধানের দ্বিরোপণ পদ্ধতি কিভাবে করতে হয় কেন করব এই ধানের দ্বিরোপণ পদ্ধতির সুবিধা কী অসুবিধা কী সেই বিষয়গুলো নিয়ে আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো নতুন এই প্রযুক্তিটি মার্ট লেভেলে ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশা নিয়েই আশা করি আমাদের এই মিত্রিকা টিভির সঙ্গেই থাকবেন মিত্রিকা টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো বিষয়গুলোকে শেয়ার করবেন এবং ভালো জিনিসগুলোকে গ্রহণ করবেন চলুন আর কথা নয় আজকে দেখাবো ধানের দ্বিরোপণ পদ্ধতি তো প্রথমে আমরা জেনে নেই ধানের চারা দ্বিরোপণ প্রযুক্তি কী ধানের চারা দ্বিরোপণ প্রযুক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধান ফসলে বিভিন্ন কারণে চারা রোপণ বিলম্বিত হলে বেশি বয়সের চারা ব্যবহারের পরিবর্তে দীর্ঘপণ পদ্ধতিতে ধান রোপণ একটি ভালো প্রযুক্তি এই আধুনিক প্রযুক্তিটি দিন দিন কৃষকদের মাঝে আগ্রহ ফেলছে বিভিন্ন কারণে চারা রোপণ বিলম্বিত হয় আপনার জমিতে সেই ক্ষেত্রে এই দ্বিরোপণ পদ্ধতিটি আপনি ব্যবহার করতে পারেন দ্বিরোপণ কেন করব আপনি আপনার জমিতে দ্বিরোপণ কেন করবেন এর বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণগুলি আপনাদের এখানে উল্লেখ করেছি এক নম্বর কারণ হচ্ছে কোনো কারণে চারা রোপণের জন্য নির্বাচিত জমিতে জলাবদ্ধতা হলে দুই নম্বর পূর্ববর্তী ফসলের কর্তন বিলম্বিত হলে তিন নম্বর বিলম্বিত চারা রোপণের চেয়ে দ্বিরোপণে ফলন বেশি হয় বলে দ্বিরোপণের চার নম্বর কারণ হচ্ছে অন্য কোনো কারণে যদি রোপণের জন্য নির্ধারিত জমিতে রোপণ বিলম্বিত হয় এই ক্ষেত্রে আপনি চারা দ্বিরোপণ করবেন এবার আলোচনা করা যাক দ্বিরোপণের সুবিধা দ্বিরোপণের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেশি বয়সের চারা দিয়ে বিলম্বিত রোপিত ফসলের চেয়ে দ্বিরূপিত পদ্ধতিতে ধান লাগালে সাত থেকে দশ দিন আগে পাকে বেশি বয়সের চারা দিয়ে বিলম্বিত রোপিত ধানের চেয়ে দশ থেকে পনেরো পার্সেন্ট বেশি ফলন পাওয়া যায় দ্বিরূপণের জন্য অধিক জীবনকাল সম্পন্ন জাতগুলো উপযোগী দ্বিরূপণ পদ্ধতিতে চারা রোপণের ফলে চারার উচ্চতা বৃদ্ধি হয় ফলে অগভীর জলাবদ্ধ অবস্থায় যে জমিগুলো থাকে সেখানেও আপনি চারা রোপণ করতে পারেন দ্বিরূপিত চারা দিয়ে তিন থেকে পাঁচ গুণ জমি রোপণ করা যায় এই অবস্থায় যদি আপনাদেরকে দেখাই দেখেন রোপা আমন মৌসুমে পঁচিশ থেকে তিরিশ দিন আগে এই চারাগুলো লাগানো ছিল সেখান থেকে টিলারিং হয়ে এখন প্রতিটি গোছায় দেখেন আপনাদেরকে দেখাই যদি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটির মতো প্রায় আট নয়টির মতো গোছা আপনাদের এখানে এই এখান থেকে এই গোছাগুলো ব্যবহার করা যাবে দ্বিরোপণের আরেকটি সুবিধা হচ্ছে জাতভেদে আমন মৌসুমে সেপ্টেম্বর মাসের শেষ দিকেও দ্বিরোপিত চারা লাগানো যায় দ্বিরোপণ পদ্ধতি ব্যবহারের ফলে মূল জমিতে ফসলের অবস্থানকাল কমানো যায় দ্বিরোপণ পদ্ধতি এই পদ্ধতিতে প্রথমে রোপা আমন মৌসুমের বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা বড় মৌসুমে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা উত্তোলন করে নিতে হবে আপনি যে জমিতে সাময়িকভাবে দ্বিরোপণ করবেন সেই জমিতে দুই তিনটি চাষ দিয়ে জমিটি সমান করে নিতে হবে জমিটি সমান করে নেয়ার পরে উত্তোলিত চারাটি দশ বাই দশ সেন্টিমিটার দূরত্বে সারি করে ঘন করে আপনাকে লাগাইতে হবে এই সারিতে ঘন করে লাগানোর পর আপনি দেখতে পাচ্ছেন কিছুদিন পরে যখন এইরকম টিলার হবে সেই ক্ষেত্রে আপনি তখন আবার উত্তোলন করে মূল জমিতে বিশ বাই বিশ সেন্টিমিটার দূরত্বে আপনি লাগাবেন মূল জমিতে লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনি সারি করে লাগাবেন সারি করে লাগালে এর ফলন বাড়বে দেখতে পাচ্ছেন আমাদের আমরা এখন এখানে যে টিলারিংটা হয়েছে টিলারিং হওয়ার পরে মূল জমিতে লাগানোর জন্য এইটি আমরা এখন উত্তোলন করছি আমাদের চাষি এটি উত্তোলন করছে উত্তোলন করার পরে এটি মূল জমিতে লাগাবে এই ছিল আমাদের দ্বিরোপণ পদ্ধতি আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই প্রযুক্তিগুলো কৃষকদের প্রতিটি কৃষকের ঘরে ঘরে দাঁড় গোড়ায় পৌঁছে দেখ এই আহ্বান রেখেই আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো নতুন এপিসোড নিয়ে নতুন কোনো প্রযুক্তি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ